আমার যমুনার জল দেখতে কালো চান করিতে লাগে ভালো যৌবন মিশিয়া গেল জয় হলে আমার যমুনার জল দেখতে কালো চান করিতে লাগে ভালো যৌবন মিশিয়া গেল জয় হলে আমার যমুনার জল দেখতে কালো চান করিতে লাগে ভালো বন মিশিয়া গেল জয় হলে মিনা আমি চলে না মিনা দুষ্ট লোকের মিষ্টি কথায় আমি ভুলি না নামিনা নামিনা আমি চলে না মিনা দুষ্ট লোকের মিষ্টি কথায় আমি ভুলি না উরত পনিতা নাই মাকো নাই উরত মান্দল করে উরত পানিতে নাইমা কন্যা উরত মানজন করে হাঁটু পানিতে নাইমা কন্যা হাটু মানজন করে আমার জনার জল দেখতে কালো স্নান করিতে লাগে ভালো যৌবন মিশিয়া গেল জলে আমার যমুনা জল দেখতে কালো স্নান করিতে লাগে ভালো যৌবন মিশিয়া গেল জলে ঠান্ডা পানিতে নাই মাখনা ঘোড়া মাঞ্জন করে ঘোড়া পানিতে নাই মাখনা ঘোড়া মাঞ্জন করে কোমর পানিতে নাই মাখনা কোমর মাঞ্জন করে আমার যমুনা জল দেখতে কালো চান করিতে লাগে ভালো যৌবন মিশিয়া গেল জয়ালে আমার যমুনা জল দেখতে কালো চান করিতে লাগে ভালো যৌবন মিশিয়া গেল জয়ালে